শুনছেন সবসময় রেডিও ফুটদের সাথে আছে রাসেল এবং চলছে ভূত এফ এম এবং ভূত এফ আপনাদের সবাইকে আবার থেকেই শুনেছি এই গল্পটা কিছু না হলেও এটা সিক্সটিজের গল্প হবে আমার বাবা তখন ইয়েতে একটা জার্মান কোম্পানিতে কাজ করতেন ওটার নাম ছিল হচ্ছে গিয়ে ডিম্যাগ এবং তারা পারাদ্বীপ পোর্ট যেটা ইন্ডিয়ার উড়িষ্যাতে একখানা মোহনার পাশে একদম আপনার ইয়েতে যেটা সমুদ্রের ওখানে তারা একটা স্টিল প্লান্ট ওখানে কনস্ট্রাক্ট করতে যায় আর কি তো ফিজিবিলিটি রিপোর্ট টিপোর্ট এইসব জিনিসপত্রগুলো আমার বাবা তৈরি করছিলেন তাই জন্য ওনার ওখানে থাকতে হতো উনি ওখানে একটা সার্কিট হাউসে থাকতেন আর একাই থাকতেন ওকে তো এরকম একদিন হঠাৎ উনি ওনার যে খাস বেয়ারা থাকে তার থেকে শুনলেন যে মোহনার পাশে একটা গ্রামে নাকি খুব সুন্দর ইলিশ মাছ উঠেছে তো ইলিশ মাছের লোভ সামলাতে পারলো না আমার বাবা আমিও লোভী উনিও লোভী ছিলেন হ্যাঁ আমরা খেতে খুব ভালোবাসি আর কি সবাই তো লোভ না সামলাতে পেরে এবং উড়িষ্যায় অনেকদিন ইলিশ মাছ পায় না বলে উনি চলে গেলেন গ্রামের দিকে সাথে সবসময় উনি ওনার একখানা পয়েন্ট থ্রি টু একটা রিভলভার রাখতেন ইট ওয়াজ ইয়ে আপনার একটা constabulary edition of Smith and Wesson I think so he use to always keep it with him torch রাখতেন এবং এগুলো নিয়ে উনি দিলেন হাঁটা তো হাঁটতে হাঁটতে সবাই খালি গ্রামে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে ভাই এটা কত দূর এই তো নাক বরাবর চলে যান সামনে একটু সামনে একটু সামনে হ্যাঁ এবং অনেক ডিস্টেন্স উনি কভার করে ফেলেন এবং অনেক ডিস্টেন্স কভার করার পরে ওই যে নুলিয়াতে যে গ্রামটা ছিল সেই গ্রামটাতে উনি চলেও যান এবং ওইখান থেকে দুটা বিশাল বিশাল সাইজের ফ্রেশ ইলিশ মাছ একদম মোহনাতে ধরা হ্যাঁ নিয়ে খুব খুশি মনে উনি চলে আসছেন আর কি ঠিক এই সময় যেটা হয় উনি জিজ্ঞেস করেন যে ভাই কোনো শর্টকাট আছে নাকি মানে যেই ঘুরায় ঘুরায় আসলাম রে ভাই মানে একটু শর্টকাট যদি পৌঁছে যাওয়া যায় হ্যাঁ, ফেরার সময়টা ফেরার সময় তাহলে একটু বেটার হয় প্রায় তো এখন দুপুর হয়ে গেছে কিছুক্ষণ পর বিকাল হবে বলে স্যার আপনি তো শুধু শুধু এত ঘুরে ঘুরে আসছেন এটা একটা সোজা রাস্তা আছে বিচের ওপর দিক দিয়ে ওকে বলে ওকে ফাইন তো আমার বাবা বিচের ওপর দিক দিয়ে দুইটা ইলিশ মাছ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলেন আর কি তো যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন কিছুটা দূর গিয়ে হঠাৎ দেখে যে এক মহিলা বিচের ওপরে দাঁড়ানো মহিলার পরনে কিছু নাই লম্বা চুল ভীষণ সুন্দরী এবং আচ্ছা। সেই মহিলা হাতটা বার করে দিলেন সামনে এরকম করে যে আমাকে ইলিশ মাছ দে ওকে কিন্তু কিচ্ছু বলছে না আমার বাবা মনে করে যে এটা নিশ্চয়ই কোনো একটা পাগলি ঠাগলি কিছু একটা হবে এই সর এখান থেকে সর সে সরে না সে সাথে সাথে আসে এবং মাঝে মধ্যেই হাত বাড়ায় দিতেছে যে এই ইলিশ মাছটা তার চাই এই ইলিশ মাছ তার চাই এবং আমার বাবা একটু স্পিড বাড়ায় দেন পাগলি পেছন পেছন দেখা যাচ্ছে স্পিড শুধু বাড়াচ্ছে না সে আরো লম্বা লম্বা স্টেপ ফেলে সামনে চলে গিয়ে আবার হাত পাতে এই সময় আমার বাবা একটুখানি স্লাইটলি ভয় পেয়েছেন খুব স্বাভাবিক মানে এবং উনি যেটা করেন সেটা একটা ডাবের খোলা বা কিছু একটা জাতীয় জিনিস হ্যাঁ উঠে উনি প্রথমে ভয় দেখান ভয়ের ভয় সিনারি নেই ছুঁড়ে মারে এবং that goes through and through her মানে এপার থেকে ওপার এপার থেকে ওপার মানে একদম ছায়ার খোলা ঢুকলো এবং স্টার্ট করে ওখান থেকে বেরোলো জাস্ট মনে হচ্ছে একটা মানে ছায়া সেই ছায়ার এই পাশে থেকে ও পাশে চলে কিন্তু একদম যেটা মনে হচ্ছে যে ইট ইজ আ প্রপার নাকি মানে একদম প্রপার ফিগার আর কি এইবার তো বাবা বেশ ভয় পেয়েছেন উনি স্পিড শুধু বাড়াননি এবার উনি দৌড়াচ্ছেন এই যে প্রেতনি সেও দৌড়াতে দৌড়াতে সামনে চলে এসে বারবার হাত পাতে ইলিশ মাছ তার চাই আমার বাবা এবার একটুখানি নাচ্ছর বান্ধা হয়েছে ইলিশ মাছ আমি দিব না সে একবার ফায়ারও করেছে কিচ্ছু হয়নি তাতে ওকে হুম সে দৌড়াচ্ছে ইলিশ মাছ নিয়ে এবং দৌড়াতে দৌড়াতে সার্কিট হাউসের পাশে একটা বনবিবির মন্দির ছিল Mm-hmm. বোন বিবি হচ্ছে গিয়ে একটা ভিলেজ ডেটি স্পেশালি এটা সুন্দরবনের দিকে এবং আরও যেখানে বন আছে ইউজুয়ালি ফরেস্ট আছে সেখানে সবাই বোন বিবিকে প্রে করে আর কি তো বোন বিবির একটা মন্দির ছিল এবং ওখানে যে প্রিস্ট ছিল mm-hmm. সে প্রিস্টের সাথে আমার আমার বাবার একটুখানি চেনা জানা হয়ে গেছিল আর কি তো সে সার্কিট হাউসের দিকে না দৌড়ে সে মন্দিরের দিকে দৌড়ানো শুরু করে বোন বিবির মন্দিরের দিকে এবং দৌড়াতে দৌড়াতে সে চিৎকার করতে শুরু করে প্রিস্টকে ডাকে যে এই আমার পিছনে কিছু একটা পড়েছে হ্যাঁ আসেন আমার পিছনে কিছু একটা পড়েছেন বাঁচান প্রিস্ট এবার ওখান থেকে ইনস্ট্রাকশন দেয় যে দেখেন সামনে একখানা বড় একটা গাড্ডা আছে গাড্ডার ওপর দিক দিয়ে লাভ দেবেন আপনার কাছে কিছু কয়েন থাকলে ওটার মধ্যে ফালা দিবেন আচ্ছা। হ্যাঁ দিয়ে আর তাকাবেন না ওইদিকে হ্যাঁ আপনি হাঁটা দিবেন আমি আসতেছি তো আমার বাবা লাভ দেয় গাড্ডার উপরে কয়েনও ফেলে ইলিশ মাছ ফেলে না এখনো পর্যন্ত ইলিশ মাছ ছাড়েনি হ্যাঁ একেই বলে হচ্ছে গিয়ে মাছে ভাতে বাঙালি আমি ইলিশ মাছ ছাড়বো না আমার এবং সে লাভ দিয়ে ওখানে ঘুরে যায় তারপরে সে টার্ন করে দেখে যে প্রিস্টটা খুব উঁচু স্বরে হ্যাঁ মহিলাকে বলছে মানে উড়িয়া ভাষা ইনফ্যাক্ট যে তুমি যাও এখান থেকে হুম কেন এখানে পেছনে পড়েছো যাও চলে যাও এখান থেকে দিয়ে দিয়েছে তো যাও তারপরে দেখা যায় যে মহিলা চলে যায় আচ্ছা তারপরে প্রিস্ট বলে যে দেখুন এটা খুব একটা প্যাথেটিক স্টোরি একশো বছর আগেকার ঘটনা যখন নীল চাষ হতো এই এলাকাতে এক নীল সাহেব বেসিক্যালি এই জমিদারের মেয়ে তাকে উঠিয়ে নিয়ে গেছিল অবভিয়াসলি সব জিনিসের পরে তাকে ফেলেও দেওয়া হয় অ্যান্ড মার্ডার্ড তারপরে থেকে এই মেয়েটির স্পিরিটটা এখানে ঘুরে বেড়ায় এবং সে আগেও যেটা করেছে is she preys on people men এবং তাদের সাথে নাকি সবসময় থাকে ইনভিজিবল টু এভরিওয়ান সবার কাছে একদম ইনভিজিবল খালি যাকে হন্ট করছে তার কাছে ভিজিবল এবং আস্তে আস্তে করে নাকি তার সব এনার্জিগুলোকে সব সাক আউট করে নেন হুম আচ্ছা আস্তে আস্তে করে করে এবং মানুষ মনে করে যে লোকটার মাথা খারাপ হয়ে গেছে পাগল হ্যাঁ সবাই তাকে পাগল খানা ঠানার মধ্যে ফেলে দেয় আলটিমেটলি একদিন এই মানুষটা মারা যায় and she moves on to another host একটু প্যারাসাইটিক টাইপ অফ বুঝতে পারছি গোস্ট আর কি এবং সাধারণত হয় তারাই ফিরে আসে বারবার যারা একটু অতৃপ্ত হয়ে পৃথিবী এদেরকে বলে আর একটা ফেরতনি আচ্ছা এবং আরেকটা জিনিস আমি এখানে শুনেছিলাম একটা নতুন টার্ম ফেরতনি এবং আমি যারা ফিরে আসে আচ্ছা এদিকে বলে ফেরতনি হ্যাঁ ফেরতনি আসলে বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে যে পেতনি বা প্রেতনি ওইটারই একটুখানি কি বলবো আর কি আঞ্চলিক আঞ্চলিক করা আর কি ফেরত নি যারা ফিরে আসে এবং আমি শুনেছি যে অবস্থায় মানে অনেকের আছে এরকম যে অবস্থায় মারা যায় সেই পোশাকে সেইভাবে হয়তো দেখা গেল যে কাউকে হত্যা করা হয়েছিল এরকম একটা অবস্থায় যে জায়গাটায় শরীরে কাটা সেই সেই অবস্থায় ফিরে আসে অনেকে আবার নাকি এরকম শুনেছি যে দেখা যায় যে অন্য কোনো ভাবে আসে বা যেটা যার যেটা অভাব ছিল বা অতৃপ্ত ছিল দেখা গেল যে কেউ ইলিশ মাছ না খেতে পেয়ে মারা গেছে হাতে একটা ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরকম এরকমও হয় আমি শুনেছি যে এই ব্যাপারগুলো এবং ভাই কি বলেন এটার ব্যাপারে আজকে তো আর বেশি টাইম নাই সুমন ভাই সেহেরি টাইম তো হয়ে যাচ্ছে প্রায় আর জাস্ট একটা কথা বলে নিই তারপরে নেক্সট এপিসোডে তো সুমন ভাই থাকছেন না সো সুমন ভাই কেন থাকছেন না একটু যদি সবার সাথে বলে যান যাতে আমরা কোনো বাজিক সিচুয়েশন না ফেস করি যাই সুমন ভাই কই what happen to him and then একটু বলেন ওকে হ্যাঁ নেক্সট এপিসোডে সাকিব যেটা বললো থাকবো না সো কৌশিকদা আপনি ফ্রি থাকলে ডেফিনেটলি নিশ্চয়ই আছি এখানে সো আমি অ্যাকচুয়ালি থাকছি না কজ আমি আমার একটু দেশের বাইরে যেতে হচ্ছে এটার সাথে একটা ভূতের একটা সম্পর্ক আছে ওয়েল দ্য থিং ইজ আমাদের গত এপিসোডে বলেছিলাম যে আমাদের ভৌতিক টিমের সাথে একটা কানেকশন হয়ে গেছে আমাদের বাইরের যে ঘোস্ট হান্টার্স যে টিমটা টিভিতে এক্স এনে দেখা ইনফ্যাক্ট ঘোস্ট হান্টার্স তো ওদের সাথে আমাদের বেশ কয়েকদিন ধরেই যোগাযোগ চলছে অনেক ব্যাপারে সো ওদের আমরা কিছু কেস ফাইল ওদের সাথে আমরা শেয়ার করেছি সো ওরা বেশ ইন্টারেস্টেড এগুলো শুনে যে বাংলাদেশ থেকে এরকম আমরা একটা জিনিস করছি সো যেটা হয়েছে তারা ওয়েস্ট ভার্জিনিয়াতে একটা এই এই মাসের আঠাশ তারিখ তারা একটা ইনভেস্টিগেশনে যাচ্ছে ওখানে একটা প্রায় দেড়শো বছরের পুরনো একটা পাগলা গারুদ একটা mental institution some asylum so ওখানে ইন্টারেস্টিং হ্যাঁ এবং ওখানে নাকি এক মানে শয়ে শয়ে মানুষ মারা গেছে মানে যারা পেশেন্ট ছিল একশোর উপরে মানুষ মারা গেছে এবং তারপরে এত বেশি ডেথ রেট এত হাই হয়ে গেছিল যে ওটা বন্ধ করে দেওয়া হয় এখন ওখানে অনেকেই যায় সবাই বলে যে এটা জায়গাটা খুব হন্টেড অনেকেই এটা দেখতে যায় সো এইটা ইনভেস্টিগেট করতে ঘোস্ট হান্টার্স নেক্সট টোয়েন্টি এইটতে এ মাসের টোয়েন্টি এইটতে তারা যাচ্ছে এটা ইনভেস্টিগেট করতে এবং আমরা ভৌতিস টিম বেশ লাকি যে আমরা একটা ইনভাইটেশন পেয়েছি সো অন বিহাফ অফ ভৌতিস টিম আমি যাচ্ছি এবং ওদের সাথে ওই ইনভেস্টিগেশনে যাব সো আই হোপ একটা মজার কোনো একটা এক্সপিরিয়েন্স হবে হ্যাঁ এক্সপিরিয়েন্সই হোক ডেফিনেটলি আমরা যখন আমি যখন ওখান থেকে ব্যাক করবো আমরা তারপরে ডেফিনেটলি আমরা ওটা শেয়ার করব এবং কি হলো না হলো ওটা নিয়ে আমরা আলাপ করবো সো এই কারণে আমরা নেক্সট আমি নেক্সট দুই এপিসোডে আমি থাকছি না সাকিব কিছু বলো হ্যাঁ লুনেটিক অ্যাসাইলামটা খুব ইন্টারেস্টিং আরেকটা কারণে যে এখনকার দিনে পাগলাগারদে যারা মেন্টালি আনস্টেবল যে চিকিৎসাটা করা হয় এটা খুবই নতুন খুবই নতুন ইন দ্য সেন্স দ্যাট গত সে চল্লিশ পঞ্চাশ বছরে এই হিউমেন ট্রিটমেন্টটা মানে ট্রিটিং দ্যাম এজ পিপল পাগল দেখে ঠিক মতো ব্যবহার করে ওদের সাথে সুন্দর করে দেখে বা মানে যতটুকু সম্ভব এই ইনস্টিটিউশনটা যেটা সুমন ভাই বললো দেড়শো বছর দুশো বছর পুরনো আগে কিন্তু যারা পাগল হয়ে যেত তাদেরকে অমানসিক সব ট্রিটমেন্ট দেওয়া হতো মানে literally electric shock therapy brain কেটে মাথা কেটে ব্রেন খুলে খুলে দেখা হতো ওদের ফাংশন কি হচ্ছে বিকজ কেউ জানতো না তো একটা লোক পাগল হয়ে গেছে যে সো কি করলেও ঠিক হবে কেউ জানতো না সো ওই জানার জন্যই হোক বা যে কারণে হোক মানে অমানসিক সব টর্চার করা হতো এদের উপরে সো সুমন ভাই যেটা বললেন যে ডেথ রেট ডেথ রেট বাড়ার পিছনে this was a big factor আর কি okay it's not just natural death বুঝতে পেরেছি মানে ওইভাবেই <laughs> ওইভাবে যে কষ্ট পেয়েই মারা গেছে সো এর জন্য এটাই just I just wanted to add okay তো আমার আমার মনে হয় যে আর কোনো গল্প তো আজকে আমরা শুনছি কি না আজকে আর কোনো গল্প নাই ওকে টাইমও প্রায় শেষ শেষ হওয়ার আগে আমি জাস্ট ছোট্ট একটা ঘটনা বলি সেটা হচ্ছে ধানমন্ডি সাতাশ নম্বরে একটা বাসা আছে একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে নাম্বার টাম্বার আমি বলতে পারছি না স্বাভাবিকভাবেই বাট আপনারা যদি কখনো ধানমন্ডি সাতাশ নাম্বার রোড দিয়ে যান রাত্রেবেলা দুই পাশের বাসাগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলো একটু খেয়াল করবেন ওকে একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ বড় জোর ছয়টা কি সাতটা লাইট জ্বলে ছয়টা কি সাতটা রুমের লাইট জ্বলে অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্টটা অনেক বড় ওইখানে মনে করেন যে অ্যাটলিস্ট তিরিশটার মতন অ্যাপার্টমেন্ট রয়েছে মানে কমপ্লেক্সটার মধ্যে বাট আপনারা ছয়টা সাতটার বেশি লাইট দেখবেন না সন্ধ্যার পর থেকে রাইট দেখবেন না এর কারণ হচ্ছে ওই ছয়টা সাতটা বা ওই দশ বারোটা অ্যাপার্টমেন্ট ছাড়া বাকিগুলোতে কেউ থাকতে পারে না এবং এটা কিন্তু একটা সত্যি ঘটনা আমি নামটা বলতে পারছি না আমরা ওখানে যেতে চেয়েছিলাম ঢুকতে দেওয়া হয়নি সঙ্গত কারণে সবাই চায় না বাট আপনারা এটা একটু খেয়াল করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা জাস্ট সাতাশ নম্বর রোড দিয়ে রাত্রিবেলা যাওয়ার সময় দুই সাইডে একটু খেয়াল করবেন কয়েকদিন করলে আপনারা ডিটেক্ট করতে পারবেন এটা কোন অ্যাপার্টমেন্ট এবং এই জিনিসটা ওখানে হয় এটাই হচ্ছে একটা ছোট গল্প এনিওয়েজ সো আমরা এই ছোট্ট গল্পটা দিয়ে ছোট্ট করে আজকে ইতি টানতে হচ্ছে আমাদেরকে এবং আমার মনে হয় যে আবারও আগামী শুক্রবার আমরা ঠিক একদম মানে কি বলবো যে এগারোটা উনষাট মিনিটে আপনাদের সামনে হাজির হয়ে যাব থ্যাংক ইউ কৌশিক দা আমাদেরকে চমৎকার কিছু গল্প বলার জন্য এবং ভৌতিক টিমকে তো থ্যাংক ইউ জানাচ্ছি আর সেই সাথে শেষ করছি এবং শেষ করার আগে আমরা যে গানটা শুনতে চাই সেটি হচ্ছে Rainbow in the Dark by Dio and আমার মনে হয় যে আজকে রাত্রেবেলা কেউ প্লিজ ভয় পেন না আমাদের যা শুনলেন এখন একটু চেষ্টা করুন ঘুমা মানে ঘুমাতে যাবার এবং যে কোনো ধরনের যদি ঘুমাতে গিয়েও কোনো